আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুরা ক্রাইশ একেবারে সোজা একটা সুরা আপনারা খুব খেয়াল করবেন ইনশাল্লাহ আর এটা যদি খেয়াল করে পড়েন একেবারে ইজি কোনো কঠিনভাবে পড়বেন না ইলা এভাবে কোনো পড়বেন না একেবারে সুন্দর ইলা ফি কোরাইশ খুব সুন্দর করে পড়বেন ইনশাল্লাহ খুব সুন্দর হবে ইনশাল্লাহ জি আউযু বিল الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف খুব খেয়াল করবেন ওয়াসাইফ জোড়া না হয় ওয়াসাইফ যদি হাসি মুখ হয়ে যায় ওয়াস এইভাবে হয়ে যায় তাহলে সিন বের হবে মুখটা থাকবে এইভাবে খেয়াল করতে হবে ওয়াসাইফ لإيلاف قريش শিনের আওয়াজটা বেশি বের হবে খুব খেয়াল করতে হবে যেন এমন না হয় লি ইলাফি কোরাইশ না লি ইলাফি কোরাইশ শিনের আওয়াজটা একেবারে মুখ ভরে যাবে লি ইলাফি কোরাইশ إيلافهم رحلة الشتاء والصيف والصيف লাস্টে ফা আছে ফার বাতার জন্য বের হয় والصيف فليعبدوا رب هذا البيت লাস্টে হামস আছে হালকা একটু বের হবে হামস হামস হামস এই আওয়াজটা বের হবে ফাল ইয়া বুধু জোড়ানো হয় খুব খেয়াল করবেন ফাল ইয়া বুধু ইয়া বুধু আইন কিন্তু পাতলা তবে হলকের মধ্যখান থেকে বের হবে দেখে হালকা একটু চাপ হবে হ্যাঁ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع এখানে খেয়াল করবে আল্লাদি আত এখানে জন্য এমন না হয় আল্লাদি আত আত আত না আত কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ত মুস্তালে হরফ মোটা হরফ এই কারণে মোটা হবে খুব খেয়াল করতে হবে আল্লাদি আত আত আত আত জোর না হয় আত জোর না হয় আত আত ঝাড়ি হবে الذي أطعمهم من جوع খুব খেয়াল করবে মেয়ে জু চু চু এরকম কোনো আওয়াজ বের হবে না জিমের কোনো আওয়াজ নেই আওয়াজ কোনো বের হবে না খেয়াল করতে হবে মেয়ে জু وآمنهم من خوف এখানে আবার মিলে পড়তে পারেন অনেক ভাই বোনরা আছেন যে মিয়ে জু পড়তে পারতেছে না মিয়ে জু আইউ পড়তে পারতেছে না একেবারেই যে আপনারা ভাববেন একটা করে হরফ পড়বো আমরা মিয়ে জু আয়ু আয়ু যখনই আপনি আইনটারে কড়া করতে যাবেন তখন কিন্তু হবে না মিন জু আয়ু তখন হয়ে যাবে মিন জু আয়ু হয়ে যাবে খুব খেয়াল করতে মিন জু আয়ু আয়ু আয়ু একেবারে ইজি একেবারে হালকাভাবে আইন মোটা হবে না খুব খেয়াল করতে হবে الذي أطعمهم من جوع جوع مستمر سن من